আসসালামু আলাইকুম বিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন রায়হান কম্পিউটার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো লেনোভোর একটি ব্র্যান্ড পিসি আপনারা অবশ্যই ভিডিওর প্রথমে আপনারা দেখতে পারছেন লেনোভো পিসিটি সেটার ভিতরে কি কি রয়েছে এবং কি কি কনফিগারেশনে আমরা এগুলো সেল দিচ্ছি কত করে সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিত বলবো সো আর দেরি করবো না চলুন আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা এটা হচ্ছে আপনার লেনোভোর একটি আপনার পোটোডো সিরিজের আপনার ফটো ওয়ান সিরিজের একটি পিসি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিংটা এটা হচ্ছে লেনোভো ব্র্যান্ডের একটি পিসি আর যেটা মাদারবোর্ড হচ্ছে ফোরটি ওয়ান এবং র্যাম হচ্ছে ডিডিআর টু ফোর জিবি আমরা র্যাম দিয়ে থাকবো আপনার এখানে চারটি র্যাম স্লট রয়েছে আপনার এখানে দুইটি two GB two GB four GB করা রয়েছে আরও ফোর জিবি আপনারা অ্যাড করতে পারবেন এবং আপনারা ফোর ফোর এইট এবং এইট এইট ষোলো পর্যন্ত আপনারা র্যাম ইউজ করতে পারবেন তারপর আপনাদেরকে দেখাবো আমরা এটার প্রসেসর প্রসেসর হচ্ছে আপনার core two two three MB কেসের প্রসেসর থাকবে এখানে আপনার ওয়ান এসে সকল ধরনের মাইক্রোসফট ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট এক্সেল এবং আপনার অনলাইনে যখন যাবতীয় কাজ সকল কিছু করতে পারবেন এই পিসিটির মাধ্যমে এবং আপনার এটার মধ্যে থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে এবং যারা চাচ্ছেন যে হার্ড ডিস্ক নেবেন না তারা এসএসডি লাগিয়ে নেবেন তারও আপনার হার্ড ডিস্কের পাঁচশো টাকা মাইনাস করে আমরা এসএসডি লাগিয়ে দিতে পারবো আর এই পিসিগুলো আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আপনারা চাইলে নিতে পারেন এবং এখানে একটি ডিভিডি রাইটার রয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডিভিডি রাইটারটি আমাদের ডিভিডি রাইটার একেবারে ভালো এবং আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কতটুকু ফ্রেশ কন্ডিশন এবং আপনার এখানে আপনার দুটি ইউএসবি পোর্ট পেয়ে যাবেন এবং অডিও পোর্ট এবং মাইক্রোফোন পোর্ট পেয়ে যাবেন এবং এখানে আপনার অরিজিনাল একটি পাওয়ার সাপ্লাই পেয়ে যাবেন এবং এটার পিছন দিকে কি রয়েছে সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো এটার পিছন দিকে রয়েছে আপনার ইউএসবি পুট রয়েছে টোটালি আপনার ছয়টি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি এখানে ছয়টি এবং ফ্রন্টে রয়েছে আপনার দুইটি টোটালি আটটি ইউএসবি পুট পেয়ে যাবেন আপনার এখানে দেওয়াই রয়েছে ফ্রন্টে ওয়ান টু লেখা রয়েছে এবং এখানে লেখা রয়েছে three four five six seven eight আপনার এইটটি এবং ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন এবং অডিও পোর্ট পাচ্ছেন পাশাপাশি বিজিএ পোর্ট এবং পিএস টু পোর্ট পেয়ে যাচ্ছেন এবং পাওয়ার পোর্ট আর এই পিসিগুলো আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিতে পারবেন আমাদের ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে কল করে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এখানে নক দিলে আপনারা সরাসরি কল দেবেন না আপনারা নখ দিবেন নখ দিয়ে আমাদেরকে আমরা তারপর রিপ্লাই দিলে আপনাদের সাথে কথা বলবো এবং এই পিসিগুলো আমাদের সেল করছি মাত্র চার হাজার টাকা করে আপনারা যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কল করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের অর্ডার কনফার্ম করার নিয়ম হচ্ছে প্রথমত আপনারা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা আমরা কুরিয়ারে কন্ডিশনে আপনাদেরকে পাঠিয়ে দেব ধন্যবাদ সবাইকে